পাগলের মতো ভালোবাসি ইভেন আমি ওকে এতটাই ভালোবাসি হারানোর ভয় আমি এখন পর্যন্ত বলতেই পারি নাই ওকে কারণ আমার মনে হয় আমি ওকে আমি ওকে এটা বললে ওকে হারায় ফেলব ওর সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে আমি না কখনো এটা চাই না যে আমার এই ভালোবাসার জন্য আমাদের এত সুন্দর একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু ওকে না দেখে একদিন থাকতে এতটা ভালোবাসি আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো আমি এতে কষ্ট পাই না পাইনি নাকি মিথ্যে বলছি জানি না হয়তো পেয়েছি তবে তোমার সামনে কখনো প্রকাশ করিনি বুঝতে দিইনি তোমাকে দেখো যে যাওয়ার সেতু চলেই গেছে আমি জানি তুমি বিশ্বাস করতে পারো না যে তোমার সাথেও কেউ দীর্ঘদিন থাকতে পারে বা কেউ তোমাকে ভালোবাসতে পারে খুচরো ভালোবাসা আজও হৃদয়ের মাঝে তুমি কেন প্রাক্তনের খোঁজে আজও করো হাসির অনুসরণ বিশ্বাস হয় নাকি যে আজও আমি তোমার সাথে আছি জানি আগে কেউ ছিল না এতদিন তোমার বেঁচে থাকার কারণ তবে বন্ধু তুমি যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো আমি আছি তোমার সাথে মাথায় রেখো আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর কথা ভাবতে পারো অন্য কারোর জন্য কাঁদতে পারো যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্নও দেখো আমি ছাড়া আর কেউ অ্যালাউ করবে না ভালো থেকো সুখে থেকো আমি আছি সবসময়